নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নায়া পর পথের ধুলায় জীবন আমার হোক দূষর বলি অনাহারে অনাদরে যাকটা কেটে দিন তবু দুঃখ আমার লাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও কবি না বিশ্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমান নোরের রংশনিতে দীপ্ত আমার প্রাণ ঠিক না থাকলে আমার মতো ধনী আর কেউ আছে শুধুমাত্র টাকা থাকলেই শান্তি বিষয়টা এমন না টাকা থাকলেই শান্তি পায় না টাকা নাই কিন্তু শান্তি আছে দিনের ভিতরে টাকা আছে কিন্তু শান্তি নাই এই জন্য দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর তরফ থেকে যতটুকু পাওয়া যায় ততটুকুই কি বলে আলহামদুলিল্লাহ ঠিক না দুইজন ব্যক্তি একজন ইমানদার একজন বেঈমান ইমানদারটা আর বেঈমানটা একসঙ্গে যে একটা সমুদ্রের কিনারায় মাছ ধরে ইমানদারটা মাছ ধরে কার নামে বলে আল্লাহ নামে বলে বিসমিল্লাহ বেঈমানটাও মাছ ধরে কার নামে বলে গাইবুল্লাহ নামে কিন্তু সারাদিন ইমানদার মাছ ধরে ইমানদারের একটা বসিতেও মাছও উঠে না আর বেঈমানের বসি যতবার ফেলায় ততবারই মাছ উঠে বেঈমানটা সাইড থেকে দেখে আর খালি খোঁচায় হ্যাঁ তুই কেন ডাকস বেটা এরকম একটা মাছও তো দিল না আর তুই ডাক খেয়েছিস খালি বাদ ডাকবো আমি তারে ডাকি তারে ডাকি তুই কারে আমি তো নামে ডাকি তো বলে দেখোস পাই আর তুই পাস না তুই কার নামে ডাকতেছিস আন্দাজে একটা মাছও পাস না কি ব্যাপার দরকার কি কিছু কিছু মানুষ দেখবেন ব্যবসা করেন একসাথে পাশাপাশি দোকান আপনি খুব সুন্দর সততার সঙ্গে ব্যবসা করতেছেন তাহলে ঠকান না এই বর্তমান সময় মাস্কের খুব প্রয়োজন না নাকে দিয়া চলে দেখবেন এই হারাম খরের বাচ্চাগুলো দশ টাকার মাস্ক দুইশো টাকা দিয়ে বেচতেছে এগুলো হলো সবচেয়ে বড় করোনা ভাইরাস জাতির জন্য ওদের মতো গজবার কেউ নাই রমজান মাস আসতেছে সামনে দেখবেন কত উপকার দুই নাম্বারই যে জাতি করতে পারে যেখানে এখান থেকে ঢাকার ভাড়া যদি হয় পাঁচশো টাকা ভাড়া বানায় দিব এক হাজার টাকা অথচ রমজান মাস হইলে মানুষকে তাকো আসে না রেগুলার বদমাস বানায় রমজান মাসে তাহলে কেউ কেউ দুনিয়ার জমিনে রমজান পায় ভালো হয় কেউ আবার খারাপ হয় কেউ গজব পায় আল্লাহকে আরো বেশি স্মরণ করে কেউ গজব পায় আল্লাহ আরো বেশি স্মরণ করে দেখবেন আপনারা খোঁজাবে দোস্তরে এত সততার সঙ্গে ব্যবসা এই দুনিয়ায় চলে না বাংলাদেশে ভালো মানুষের ভাত নাই বাটা চোর বাট পার তাহলে দেখবি ব্যবসা উন্নতি হইব খোসারির লোক আছে না একদম দাড়ি মুখে খোঁচা লাগবে তো দাড়ি আরো ছোট থাকলেই না এটা খোঁচাবে বড় থাকলে খোঁচায় মুখে এই শয়তানটা আসার পর স্বামীটা নষ্ট করলো এরকম শয়তানের সুরত মানুষের কাছে শয়তান আসে শয়তান মানুষের সুরতে তারা তারপর আপনার ধোকা দেয় যেন রসুল বলেন শয়তান প্রত্যেকটা মানুষের কাছে ছিল আমার কাছেও আছে বাকি আমার কাছে যে শয়তানটা ছিল হুয়া আসমামা এটা মুসলমান হয়ে গেছে কি হয়ে গেছে এটা মুসলমান হয়ে গেছে সুরতে আপনার ঘরে ঢুকবে বন্ধুর আপনার পাশে দেখবেন ওইখানে জার্মানি জাপানি বানায় বানায় লাইট মারছে ফক ফকা লাইট দেখলে মনে হয় বাপরে বাপ কি দামি জিনিস দুইশো টাকার জিনিস আটশো টাকা দিয়ে বিক্রি করবে আমার দুই নম্বরই ব্যবসা আছে না এই শয়তান গুলো খালি খুঁচায় এইটাও খুঁচাইতেছে এখানে যতই ঘোষায় মুমিন তুই যত ঘোষাবে আমি তত আল্লাহ বাঁচবো তুই একটাও পাবি না না পাইলে নাই আবার মালিক যদি আমার দিয়া খুশি থাকে আমিও খুশি মালিক যদি না দিয়ে খুশি হয় আমিও খুশি বলেন এটা ছিল ইমানদারের কথা ঠিক না এটা হলো ইমানদারের বুঝ আবার আল্লাহ যদি আমাদের সুস্থতা দেয়া সুখ পায় আমিও সুখী আবার আল্লাহ যদি আমাকে অসুস্থতা দিয়ে সুখী হয় আমিও সুখী তবে আমরা দুর্বল এই কারণে আল্লাহর কাছে এভাবে দোয়া করবো আল্লাহ সুস্থতাও যেহেতু তোমার মেয়ামত অসুস্থতাও যেহেতু তোমার মেয়ামত তুমি অসুস্থতার নিয়ামতের বিনিময়ে সুস্থতার নিয়ামত আমাকে দাও জোরে বলে না আমি এটা খালি বারবার নামে মাছ ধরো বেইমানটা বসি ফেলায় মাছ উঠে মমিনটা বসি ফেলায় মাছ ওঠে না বেইমানটা তাকায় হাসে কিনে বললাম না তুই একটা মাছ উঠাবি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা সন্ধ্যার দিকে যখন হঠাৎ করে যোগ বেঈমানটা বলে কিরে তোর মালিকের তো কুদরতের খেলা একবার দেখাইতে পারলি না মুমিন আসমানের দিকে থাকায় ডাক দিয়ে বলে আল্লাহ তোমার তো ইজ্জত আছে আমি বান্দার ইজ্জতের কথা নাই চিন্তা করো না আমি বান্দা মাছ না পাইলে আমার চলবে কিন্তু মালিক তোমাকে যে বেইমানটা গালি দেয় এই গালিটা আমার সহ্য হয় না মালিক মেহেরবানি করে দয়া করে আমার মতো গুণাগারের এই হাতের ভিতরে একটা মাছ তুমি উঠায় দাও বান্দাই এই কথা বলে বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করে একটা বর্ষি ফালায় দেয় আল্লাহর কি ক্ষুদ্র এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মাছ উঠে না যখন নাকি বসিটা ফালাইল তাকা দেখে বসিটা ভারী ভারী করে হয় ইমানটা পাশ টাকা কিনে কি পাচ্ছে কলস নেই মাছ পাচ্ছে না অনেক কষ্ট করে উঠায় তাকায় দেখে আসলে তো বিশাল বড় একটা বাস আল্লাহ দিয়ে দিছে যা তার বড় বাস দিছে মহা খুশি এতদিন পর্যন্ত বেইমান এতক্ষণ খুব নাচছে এখন বেইমানের মুখটা হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখছো আমার আল্লাহর কুদরত আল্লাহর মার শেষ রাত আল্লাহ দেখা দিল হয়েছে যা দেখাইছে কিছুক্ষণ পর মুমিন বান্দা বসি নিয়ে মাছটা ধরতে যাবে বড় মাছ তো ধরতে গেলে কিছু ঝামেলা হয় না এই ধরতে গেছে আর ঝাড়ি একটা দিয়া সমুদ্রের মাছ আবার সমুদ্রে চলে গেছে হাহা, ইন্না লিল্লাহি। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন الذين إذا أصابتهم مصيبة قالوا এটা কখন পড়বেন নসিহত কারণ চলে গেছে ইন্না লিল্লাহ বাপ পড়ে গেছে তো ইন্না লিল্লাহ স্থায়ী করতে কাপড় পড়ে গেছে তো ইন্না লিল্লাহ বিপদের ভিতরে বলবেন ইন্না বিপদ আসলে বলি হ্যাঁ, বিপদে বললে বাবার কাছে যাকে বাবা বিপদে বলছি তোর বাবা বলছি তুই আবার বাবার বাবার কাছে কি চাস বিপদ আসছে সাথে সাথে ইন্না আল্লাহ তুমি আমার সহযোগিতা করো এবার এটাই আমার জন্য কল্যাণ ছিল যার কারণে আমার মালিক আমাদের ফিরে আবার নিয়ে আরে মুমিনের কাজই তো এটা যেমনি আল্লাহ বলে রাখে এমনি আলহামদুলিল্লাহ এটার ভিতরেই কল্যাণ বৃষ্টি দিলেও কল্যাণ আলহামদুলিল্লাহ দিলেও কল্যাণ আল্লাহ তুমি যেমনি মনে করো কল্যাণ তুমি আপনি দাও খালি গজব দিও না ঠিক না এখন বেইমানটা কয় ঠিক আছে আমি বললাম না মুমিনটা রাখ দিয়া বলে ইন্না আল্লাহ আয় আল্লাহ তুমি যেটা করো সেটা ভালোর জন্য তোমার উপর সন্তুষ্ট আমি আমি বান্দা বান্দাটা এখন মাছটা নিয়ে না ধরে চলে গেছে বাসায় প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা মানুষের কাদের ভিতরে ফেরিস্তা আছে না নাই কাছে আছে করবেন লিখবে করবেন না লিখবে না এই একটা ডাক দেয়া বলে আল্লাহ কারিশমা বুঝলাম না যে বান্দা সারাদিন পর্যন্ত নাফরমানি করলো তারে হাজার হাজার মাছ দিলা যে বান্দা সারাদিন গোলামি করলো তারে একটাও দিলা না যেটা দিলা এটাও নিয়ে গেল কি ধরনের বিচার এ নামে এই বান্দার জন্য একটা জায়গা ওই বান্দার জন্য জায়গা বরাদ্দ যেই বান্দার জন্য জান্নাতে জায়গা আছে এই বান্দার জান্নাতটা একটু দেখে আসো প্রত্যেকটা জন্য আমি যে জান্নাত রাখলাম এই জান্নাতটা কত বড় বলে এই জান্নাতের উঁচা লম্বা বাদ দিয়া শুধু গাই হলো সাত আসমান সাত জমিনের এই জান্নাতে চান না চান না এই রসুল করিম বলেন জমিনে একটা মুমিনের জন্য সবচেয়ে ছোট জান্নাতটা থাকবে আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতটা হবে দশ দুনিয়ার সমান জান্নাত হ্যাঁ, দুনিয়ার বান্দা আল্লাহ ডাক দেওয়া ফিরিস্তা আমি আল্লাহ মুমিনের জন্য যেই জান্নাত রাখলাম ওই জায়গায় বান্দা তুমি ফেরেশতা একটু যাও ওখানে যাওয়ার পর তাকায় দেখো বান্দার জন্য জান্নাতটা কত সুন্দর এই মুসলমান দুনিয়ার বান্দাকে যদিও আল্লাহ পাক সাময়িক সাবানা দেয় বিপদ দেয় আল্লাহ বলে সাময়িক বিপদটার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ভিতরে বান্দার জন্য আমি নাম ঠিকানা লেখে দেই ফেরিস্তারা যখন জান্নাতের ভিতরে ঢুকে বিশাল বড় জান্নাত এত বড় জান্নাত দেখার পর ফেরেশতা অবাক হয়ে যায় ডাক দিয়া বলে মালিক এত বিশাল বড় জান্নাত কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে কেন ওই যে ওই বান্দা বলে আল্লাহ কার জন্য এই তো মনে নাই আল্লাহ বুঝলাম না এত সুন্দর জান্নাত রমণীরা বসা মানে মদ খাইতে ঘাটতি বসা এই সমস্ত নিয়ামত কার জন্য আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলে এই সকল নিয়ামত একমাত্র ওই যে মুমিন বান্দাটা সবার জিন্দগি পথ বিসমিল্লা বলে মাছ ধরার পর একটা মাছ ও বায় নাই এই বান্দার দুনিয়া জমিন থেকে আসার পর আমি আল্লাহ বান্দার জন্য এই জান্নাতের ব্যবস্থা রেখে দিলাম দেখে বলে এই গাড়ির ড্রাইভারকে দিবি বলে হ্যাঁ মনে হয় কি জিতলো কে আল্লাহ আজীবন যদি এই বান্দা মাছ ধরে আর মাছ যদি না পায় এরপরেও যদি এই জান্নাত সে পায় আমার তো মন বলে ওরা আজীবন আপনি মাছ দিয়েন না এরপরও আপনি এই জায়গাটা ওরে দিয়েন আল্লাহ কারণ এই জায়গা পাওয়ার পর ওর কাছে দুনিয়ার ওই কষ্টের কথা এক বিন্দু পরিমাণ মনে থাকবে না